এদিকে সৌদলে সরিয়া রাখা আরে মেনকার দুনো তারপর কি হবে আগা নৌকা হইল আরে পিছা নৌকা হইল আচ্ছা বাবা তখন এদিকে মেহলা লক্ষ্মীদার কি হবে আমরা একটু শ্রমণ করি लेकर रहे होते आगे जाना भाई आपको